লোহিত সাগর আমি অনেকবার গিয়েছি Red Sea it's border sea between K S A the Kingdom of Saudi Arabia and the Arab Republic of Egypt মিশর এবং সৌদি আরবের মাঝখানে বর্ডার সাগর এটা লোহিত সাগর এটার এই মাথায় দাঁড়ালে ওই মাথায় সৌদি আরব সোমানাল্লাহ কবেন না জেদ্দা নগরী এই লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে অনেকে বলে নীল নদে ডুবে মরেছে ভুয়া কথা আমি ফেরাউনের দেশের মানুষ মিয়া এই তথ্য আমার কাছ থেকে শুনে আমি ফেরাউনের দেশে ছিলাম পাঁচ বছর নীল নদের পানি খেয়েছি আমি পাঁচ বছর সরাসরি নীল নদ থেকে নিয়ে খাই নাই আবার মিশরের সরকার রিফাইনিং করে পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে গোটা মিশরে ছড়িয়ে দিয়েছে নীলনদ লম্বায় সবচেয়ে বড় আড়াআড়িতে বড় নয় আপনি ভালো সাঁতার জানলে আড়াআড়ি পাশে পাশের দিক থেকে আপনি নীলনদকে ক্রস করে ওদিকে চলে যেতে পারবেন কিন্তু লম্বা এটা ছয় হাজার ছয়শো পঁচানব্বই কিলোমিটার লম্বা পৃথিবীর সবচেয়ে বড় নদ এটা জান্নাতের নদ বিশ্বনবী যখন মেরাজে গেলেন দুইটা নদী সিদ্রাতুল তা থেকে জান্নাতে চলে যায় আর দুইটা নদী জান্নাত থেকে পৃথিবীর দিকে নামে বিশ্বনবী ডেকে বললেন জিব্রাইল যেই দুইটা নদী জান্নাত থেকে দুনিয়ায় নামে নদীটার নাম কি বিশ্বনবী বললেন একটা ইরাকের ফোরাত নদী আর একটা হলো আপনার ভাই মুসার দেশ মিশরের নীল নদী কনসুবাহ আল্লাহ ফেরাউন বললো আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে আল্লাহ বললেন তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়বো কন ঠিক কিনা মুসার মা মুসাল্লাহ ইসলামকে সিন্ধুকে করে এই নীল নদে ভাসিয়ে দিয়েছেন ফেরাউন এই নীল নদে মরে নাই সে মরেছে লোহিত সাগরে মরে বিশাল লোহিত সাগরে রাস্তা হয়ে গেল সাইদানা মুসাল্লাহ আল্লাহর শুক্রিয়া করে বনি ইসরায়েলের মুমিন বান্দাদেরকে নিয়ে তার কর্মীদেরকে নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে তার সদস্যদেরকে নিয়ে রওনা হলেন দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন ফেরাউন ইন দ্য মিন টাইমে চলে এসেছে তার বাহিনী নিয়ে এসে দেখে মাশাল্লাহ এত সুন্দর রাস্তা বিশাল ব্রিজ চমৎকার শক্ত ব্রিজ বাস টাস দেওয়া হয় নাই যে ব্রিজের ভিতরে দেওয়া হয়েছে শক্ত রড এই ব্রিজ দেখে তো মহা খুশি মনে হয় যেন ওর বাবার টাকায় ব্রিজ বানানো হয়েছে সে অর্ডার করলো march on the bridge march on my soldiers on the bridge and try to reach Moses আমার এই সামনের ব্রিজটা পার হয়ে যাও মুসাকে খাপ করে ধরে নাও আল্লাহকে দ্বারা ধরাইতেছি আমি ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনী আর লেফট রাইট লেফট রাইট করে মার্চ করতে শুরু করলো যেতে যেতে যেতে যেতে ব্রিজের এই মাথা থেকে ফেরাউন সহ সৈনিকেরা যেতে যেতে ব্রিজের মাঝ বরাবর যখন চলে এসেছে আল্লাহ মুসারে ডেকে বললেন ও মুসা অ্যাকশন নেবার মনে চায় কিনা মুসা নাই বললেন মনে চায় অনেক জ্বালাইছে বেয়াদবটা আমারে ঘুমাইতে দেয় নাই খাইতে দেয় নাই খালি হামলা চালায় এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আসে না নাই ঘরে ঘুমাতে পারে না নিজ এলাকায় থাকতে পারে না অন্য থানায় চলে যায় অন্য গ্রামে চলে যায় রাতের ঘুম নাই আত্মীয় স্বজনের সাথে দেখা নাই দুনিয়ার বুকে কষ্ট করে যাও জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে আল্লাহ বললেন অ্যাকশন নিবার মন চায় কিনা মুসা মুসা বললেন অবশ্যই আল্লাহ বললে অ্যাকশন নিতে চাইলে আর দেরি করা যাবে না লাঠিটা তোলো সুবান আল্লাহ কেবেন না মুসালাই সাল্লাম লাঠি তুললেন লাঠি তোলার সাথে সাথে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথার বিশাল ব্রিজ পুরো ব্রিজটাইকে ভ্যানিশ করে দিল কে উদাও কোনো ব্রিজ নাই শূন্যের মধ্যে সবগুলো থপাস থপাস করে পানিতে পড়তে শুরু করেছে ও মিয়া লোহিত সাগর এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয় তাহলে মেঘনা নদীর মতো ব্রহ্মপুত্র কপতাক্ষ নদ বিশাল বড় সাগর কোন কুল কিরানা পায় না আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর বাহানি আল্লাহ তোমার মেহের বাণী মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো কিন্তু লোহিত সাগরের লোনা পানি লবণ পানি আর খেতে পারে না এক ঢোক ভিতরে যায় বমি করে দুই ঢোক ফালায় খেতে খেতে খেতে খেতে ফেরাউনের পেটটা এত বড় হয়েছে আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ অন্যের বাড়ির কদু অন্যের বাড়ির খাসির রান আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানি পানির মধ্যে সুবাই কে পানি খেতে খেতে পেট এত বড় এবার হাত তুলা কয় আমি ভালো মানুষ কি বলে আমি ভালো মানুষ আমি ইমান আনলাম বনি ইসরায়েলের লোকেরা যার প্রতি ইমান এনেছে মুসার রব হারুনের রব ওই আল্লাহরে সারা আমি কাউরে মানি না কত ভালো মানুষ দেখছেন আল্লাহ বললেন no the time is up the time is up I never accept your ইমান না এখন তোর ইমান আমি কবুল করব না জিব্রাইলরে বললেন ওর মাথাটা একটু ঠাইসা ধর আর একটু জুবা দিয়া আর একটু লোনা পানি খাওয়া জিব্রাইল কিছুই করলেন না ওইটা তো এমনি শুধু ভাসতেছে মাথাটা একটু ঠেসে ধরলেন আরো কয়েক ঢোক পেটের ভিতরে ঢুকায় দিল কে আল্লাহ বললেন কাবি বাদানি বিবাদানিকা তাকুন আলিমান খালফাকা আয়া ও ফেরাউন তুই মরে গেলি কিন্তু তোর লাশকে আমি মারবো না তোর লাশটা গলবে না পচবে না কোনো কীট পতঙ্গ তোরে খাবে না কোনো তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিব্বা লাগাবে না কেমত পর্যন্ত তোর চাচাতো ভাই খালাতো ভাইদের জন্য তোর দেহটারে আমি সুটকি বানিয়ে রাখলাম আজও ফেরাউনের লাশটা রয়ে গিয়েছে আমি নিজ চোখে ফেরাউনের লাশ দেখেছি মিশরের রাজধানী কায়রোর তাহারির স্কোয়ারে তাদের যে মিউজিয়াম ন্যাশনাল মিউজিয়াম এর রয়্যাল মমিস চেম্বারে আমরা তো আজহারের ছাত্র ফ্রিতে ঢুকতাম ফ্রি ঢুকছি ফ্রি লাশ দেখেছি পুরো দেহটাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম এমনি রয়েছে এমনি আমি কই ফেরাউন চাচা কেমন আছো কোনো কথা নাই আমি বললাম আমাদের লিডার মুসারে তুমি কম জ্বালাও নাই গ্লাসের মধ্যে তুমি আটকানো যদি তুমি গ্লাসের ভিতরে না থাকতা তোমার ঠ্যাং হাত একটাও থাকতো না এখন ঠিক কিনা গোটা বিশ্বের মানুষের ঘৃণা লানত তার উপর ওই ফেরাউনের মতো এখনো যারা আছে তারা চলে গেল তাদের প্রতি এরকম ঘৃণা থাকবে চিল্লায় বলেন ঠিক কিনা ফেরাউন চলে গিয়েছে নামরুদ চলে গিয়েছে কিন্তু ফেরাউনের চেলারা আশ্রা নাই নমরুদের চেলারা আশ্রা নাই যুগে যুগে ফেরাউন থাকবে নমরুদ থাকবে আর তাদের বিরুদ্ধে আপনাদেরকে মুসা আর ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে চিল্লায় বলেন ঠিক না এই পৃথিবীটা থাকার জায়গা নয় ফেরাউন তার জলজান্ত প্রমাণ অনেকক্ষণ আমি তাকিয়ে রইলাম জাহান নামের এই নরক ইট্টার দিকে সুটকি মানুষ একটা মানুষ মরে যাওয়ার পরে মাছ যেমনি আমরা সুটকি বানাই ফেরাউনকে কেমত পর্যন্ত সুটকির মতো বানিয়ে দিয়েছে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুত কেউ হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না বলেন ঠিক না কি ভুল বলেছি পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না কেউ থাকবে ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না ফেরাউন শেষ তাক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে কাউকে সে দিন ছেড়ে দেয় না পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরা কি রুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না নীল নদ আজও আছে থাকবে সত্যকে চিরদিন ডাকবে নীল নদ আজও আছে থাকবে সত্যকে চিরদিন ডেকে ডেকে বলে যাবে দিন রাত কেউ যেন ফেরাও হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না ঠিক কিনা